আমি কেন সারা জীবন সুখ পাইলাম না জিজ্ঞাসিলে এই মনে জবাব নিলে না কোনো উত্তর মিলে না সারা জীব রইয়া গেলাম দুঃখী আমার কান্দাই সে যে কত বড় সতী আমি বুঝি সারা জীব হুমায়ুন ভাইরে রইয়া গেলাম দুঃখী আমার কান্দাইয়া সে যে কত বড় সুখী দিদা তাই আমার কপালে সুখ লেখল না দিদা তাই আমার কপালে সুখ লেখল না জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না কোনো উত্তর মিলে যদি আসি আমি গণি মামা পর জনম লইয়া সে জনমে পাই জান আমি ভাই গেলাম কইয়া দিয়াছি আমি ওরে সাদা ভর জনম লইয়া সে জনমে পাই যেন আমি তোমারে যাই হইয়া নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা মিউজিক বাই আলামিন সাউন্ড আলামিন ভাই তিরি কাছে আমার এই তো না জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না কোনো উত্তর মিলে না কষ্ট এই জীবনে লুকমান মামা সহিয়া গেল দুঃখ মাপার যন্ত্র থাকলে আর তার ভাইরে আমি মাপিয়া দেখাইতাম দুঃখ কষ্ট এই জীবনে যন্ত্র থাকলে আমি মাপিয়া দেখাই শাহজাহানের দুঃখের কথা কেউ তো বুঝলো না জাহানের দুঃখের কথা কেউ তো বুঝলো না জিজ্ঞাসিলে মনে জবাব দিলে না কোনো উত্তর মিলে না সারা জীবন সুখ পাইলাম না বুঝি সারা জীবন সুখ পাইলাম না মনে সবুজ ভাই আমার জবাব মিউজিক বাই আলামিন সাউন্ড দুরমুট বাজার